Thank you.

বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে বা অনেক আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে ঠিক সেইভাবেই কারণ আমরা বয়সে তাদের ছোট ভাইয়ের মতো বাজে ব্যবহার করবেন না আর আমরা চাই আমাদের একটা যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবিতে জীবনযাত্রা যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে আমরা যেন পরিবাহিত করতে পারি আমরাছি এই ছেলেগুলোই তো আমরাই তো আসলে দেশজাতির ভবিষ্যৎ আমরা যদি কুড়ি ফোটার আগেই যদি আমরা